আমি একটা বই কিনতে চাই বইটির নাম কিতাবুল ফিতান লেখক ইমাম নোয়াইম ইবনে হাম্মাদ বইটি পড়া যাবে কি বইটা সম্পর্কে আপনার জানা আছে এটা কিনবেন কেন এই কিতাবের হাদিস কোন মহাদেশ গ্রহণ করেন নয়ন হাম্মাদ সম্পর্কে সবাই কিলো করেছে আর কোনো বই কিনলেন না আপনার কাছে কি বুখারের সেট কিনা আছে আপনার কাছে মুসলিমের সেট কিনা আছে তো বুখারি মুসলিম এটা পড়ে হাদিসের গ্রন্থ আছে যেমন মুসনাদুল ফেরদাউস একটা গ্রন্থ আছে আমাদের কাছে বইগুলো আছে যারা উল্টা পাল্টা মিথ্যা বক্তব্য দেয় ওরা আমাদের আমরা কিছু জানি না এগুলো জানি না তোমার কাছে বই নাই কিন্তু আমার বইও আছে যে আমাদের সম্পর্কে ভুল ভাল মানুষকে বোঝাও আসলে এলেম আলাদা জিনিস এলেম অর্জন করতে হবে মূল উৎস মনে থাকবে এই বই কিনবেন না পড়বেন না আমি একটা শেষে নসিহত করে যাব শুনবেন কিনা জানি না জহরের টাইম হচ্ছে এখন এগারোটা চুয়ান্ন মিনিটে কয়টা এগারোটা চুয়ান্ন মিনিটে আপনারা আজান দিচ্ছেন সোয়া বারোটায় তাই না এখন থেকে মসজিদে শুরু থেকে একটা কাজ করেন যে জহরের টাইম হলে আজান দিয়ে দিবে ঠিক আছে জহরের সালাতের জন্য পনেরো থেকে বিশ মিনিট টাইম দিবেন আর জুমার দিনে সর্বোচ্চ আধা ঘন্টা টাইম দিবেন কতটুকু আধা ঘন্টা ঠিক আধা ঘন্টা খুব বদলে যথেষ্ট ইনশাআল্লাহ যথেষ্ট হবে এরপরে বা পরে আলোচনা করবো এটা করা যায় না যাবে ইনশাআল্লাহ পরে আলোচনা শুনলে কি সমস্যা না খুতবার পরে রিল্যাক্সে কথা বলতে বলবো আলোচনা শুরু আধা ঘন্টা খুতবা দিলে আপনি সাড়ে বারোটায় সালাদটা পড়তে পারছেন একটা ছোট্ট টপিকের উপরে ইমাম সাহেব আলোচনা করবে সাড়ে বারোটা থেকে হয়তো বারোটা পঁয়ত্রিশের মধ্যে খুতবা শেষ করলে সালাদটা পড়ে দিল ঠিক জহরের সালাদটাও আপনারা এগিয়ে নিয়ে আসবেন জহর পাটা আজ এখানে সাড়ে সাড়ে হচ্ছে টাইম হচ্ছে এগারোটা সাড়ে বারোটা কেন এটা আপনার মন মোতাবেক হলো না আল্লাহর মন মোতাবেক হলো বিধান মোতাবেক হলো হ্যাঁ ব্যক্তিগত হয়ে গেছে ব্যক্তিগত হয়ে গেছে আল্লাহর বক্তব্য হচ্ছে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা এবার ফতোয়া দেন তো দেখি যদি সোয়া বারোটা কেউ মরে যায় এই ড্রাইভার কে নেবে এগারোটা চুয়ান্ন ওয়াক্ত হয়েছে যদি মরে যায় সোয়া বারোটায় ওর কি হবে যদি বলে হ্যাঁ সোয়া বারোটা থেকে প্রস্তুতি নিচ্ছি দেড়টাই গিয়ে নামাজ পড়বো এরকম আছেন হ্যাঁ প্রস্তুতি নিতে প্রস্তুতি নিতে সময় লাগবে আপনি বলেন এই ড্রাইভার কে নেবে যে নামাজ না পড়ে মারা গেল ড্রাইভারটা কে নেবে হয়ে গেছে এগারোটা এটা মন আহলাদিস আলহামদুলিল্লাহ ফজর এবং আসরের ব্যাপার খুব শক্ত জহরটাও আপনারা রক্তটা ঠিক করবেন দেখেন হারামে কত সুন্দরভাবে সালাদ হয় ওয়াক্ত হয়ে গেছে আজান দিয়ে দিবে ওই যে টুপিটা খুঁজছিলেন ওই টুপিটা ওই টুপিটা খুঁজছিলেন শেষ করে দিই বারাকাল্লাহ ফিকুম سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة